আমরা গরিবকে কখন আমরা ঠকাবো না এখন তো যে যুগ চলতেছে কে কাকে ঠকিয়ে বড় হওয়া যায় ঠিক কিনা বলুন যাক আমি সেদিকে যাচ্ছি না একটু আমাদের বাজারে গেলেই বোঝা যায় কিভাবে ব্যবসায়ীরা সাধারণ মানুষকে ঠকাচ্ছে আপনি গুস্ত করে করতে যান দেখাবে একটা দিবে একটা হ্যাঁ নিবেন গুস্তা দেবে হাড্ডি ঠিক কিনা বলুন এভাবে যেভাবে মানুষটা টকানো শুরু হয়েছে আমার অবাক লাগে এই মাহে রমজানে পর্যন্ত অসাধু ব্যবসায়ীরা ওজনে কম দিচ্ছে বেজাল দিচ্ছে কথা জিনিস দিচ্ছে আপনি মাছ কিনতে যাবেন পোঁচা মাছ কোন জায়গায় আছে আপনি তো বুঝবেন না পাঁচটার ভিতরে একটা পোঁচ আপনাকে দিব আমি চিন্তা করতেছি একজন ব্যবসায়ী যদি সারাদিন একশোটা মানুষকে টকালো তার কি তোবার কোনো সুযোগ আছে সেই কয়জন মানুষ থেকে মাপ নেবে কতগুলো মানুষের হক সে কানে নিয়ে ঘুরতেছে তার উপর বিপদ না সে কার উপর আসবে কতগুলো মানুষের হক সে কয়জনের কাছে মাপ চাইবে একজন কষাই যারা বেজাল করে প্রতিদিন শত শত মানুষের সাথে বেজাল করছে তার মাফের কি উপায় আমার কাছে জানা নেই কারণ বান্দার হক কখনো কি হবে না কথা বলেন না মাপ হবে না যতক্ষণ বান্দা তার হককে ক্ষমা না করে আজকে হাত জোর করে ক্ষমা চাই ব্যবসায়ীরা আপনাদের ভুল তুরুটি বেশি হয়ে হওয়ার সম্ভাবনা আপনারা দানের ব্যাপারে সতর্ক হন গরিব দুঃখী মানুষকে দান করেন কারণ দান করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় দান করলে কি হয়ে যায় নবীজি বললেন সৎকা করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় আল্লাহ পাক কোনো আজাব দিতে চাইল ওই আজাবটা স্টপ হয়ে যায় দানের কারণে যারা আমাদের মানুষের কাছে লেনদেন বেশি আপনাদের সতর্ক থাকতে হবে জীবনে তো বহু বেজাল করলেন মাপে অনেক কম দিলেন কি করলেন কয়টা গাড়ির মালিক হলেন কয়টা বাড়ির মালিক হলেন কিছুই তো করতে পারলেন না দরকারটা কি ছিল আল্লাহ পাক সকলকে হক হালালভাবে চলবার তাকবার তৌফিক দান করে সবাই বলে আমি এক নম্বর হচ্ছে সাতকাতুল ফিতর দুই নম্বর হলো ঈদের রাতের এবাদত আর তিন নম্বর হলো ঈদের নামাজ এই তিনটা বিষয় আমাদের হাতে আছে এক নম্বরে বলেছিলাম সৎকাতুল ফিতার সৎকাতুল ফিতর এটি ওয়াজিব আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে সারা সাত স্বর্ণ সারা বায়ান্ন তোলা রূপা পরিমাণ টাকা বা স্বর্ণ চাঁদি টাকা হিসাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি আপনার হাতে নগদ থাকে ঈদের দিন ফজর ঈদের দিন ফজরের পর যে মানুষের হাতে নেশার পরিমাণ টাকা আসবে তাহলে তার উপর সৎকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান জাকাত এবং সৎকাতুল ফিতরের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে ওই পার্থক্যগুলো আমি যদি বলে দিই আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে জাকাত নেশাব পরিমাণ সম্পদটা এক বছর ঘুরে আসতে হয় সাতকাই ভিতরের মধ্যে সাতকাই ভিতর ওয়াজিব হওয়ার জন্য সম্পদটা এক বছর ঘুরে আসতে হয় না ঈদের দিন ফজরের নামাজের পর আপনার কাছে যদি নগদ যদি নেশাব পরিমাণ টাকা থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার যদি আপনি মালিক হন আপনাকে সৎকাতুল ফিতর আদায় করতে হবে এবং জাকাত আমরা আদায় করি সম্পূর্ণ সম্পদের চল্লিশ ভাগের একবার আর সৎকাই ফিতর আদায় করতে হবে নির্দিষ্ট পরিমাণ আমি একটা পরে আসছি আমরা কতটুকু দিব কাকে দিব এই সৎকাই ফিতর সৎকাতুন অর্থ হচ্ছে দান আর ফিতর শব্দের অর্থ হল রোজা ভাঙা আমরা যেমন ইফতার করি অর্থাৎ আমরা কি করি রোজাকে আমরা খাবারের মাধ্যমে ভেঙে দিই ফিতর মানে রোজাকে ভেঙে দেয়া সৎকা মানে দান সৎকাতুল ফিতর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাহে রমজানে রোজা রাখার যে তৌফিক দান করেছেন হায়াত দিয়েছেন তৌফিক দিয়েছেন সুস্থতা দান করেছেন এর সুপ্রিয়া হিসাবে এই গরিব মিসকিন তাদের জন্য এই সৎকাই ফিতর ওয়াজি এটা আমাদের জন্য নিয়ামত উচ্চ অবস্থায় দুই নম্বর হল আমাদের এই রোজা রাখতে গিয়ে আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি ও অপূর্ণতা আমাদের হয়েছে হজরত আবদুল্লাহ বিন আব্বাস বললেন এই রোজা রাখার মাঝে আমরা অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় অশ্লীল কথাবার্তা অশ্লীল গান বাজনা বিভিন্ন আপনি কবর শুনতে গিয়েছেন সেখানে একটা গান চলে এসেছে এবং বেপর্দা মেয়ে আপনার চোখে পড়ে গিয়েছে বা আপনি কোনো অনর্থ কাজ করে ফেলেছেন বা কোনো শ্লীল কথা বলে ফেলেছেন বা আপনি রোজার মাহাত্ম নষ্ট হয় রোজার আজমত মর্যাদা নষ্ট হয় এমন কোন কাজ আপনি করেছেন আপনি সৎকাই ফিতর আদায় করার মাধ্যমে আল্লাহ পাক আপনার সমস্ত রমজানের বিচ্যুতি ত্রুটি অপূর্ণতাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন হচ্ছে আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ তিন নম্বর হলো সৎকাতুল ফিতর হলো যারা গরিব যারা আমাদের সমাজে এতিম আছে মিসকিন আছে তারাও যেন সৎকায় ফিতরের মাধ্যমে আমরা যেভাবে নিয়ে সেমাই পোলাও যেভাবে আমরা ঘরের মধ্যে আমরা আত্মীয় স্বজনকে নিয়ে আমরা খাই সৎকাতুল ফিতরের টাকা দিয়েও যেন আমাদের যারা সমাজে গরিব আছে অসহায় মিসকিন এতিম তারাও যেন সেই সৎকাই ফিতরের টাকা দিয়ে ঈদের খুশিটা যেন সমস্ত মুসলমানরা সমানভাবে ভাগাভাগি করে নিতে পারে এই জন্য সৎকাই ফিতর এটা ওয়াজিব হয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ সৎকাতুল ফিতর হচ্ছে ইসলামের সৌন্দর্য আজকে সারা পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষ তারা দেখবে ইসলাম একটি কি সুন্দর শান্তি ধর্ম সহমর্মিতার ধর্ম সাম্যের গান গায় ইসলাম মহানবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা সবকাই ফিতর আদায় করো এতে তোমাদের মাঝে গরিবের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে উচ্চাওয়াজ এবং সারা পৃথিবীর বিধর্মীরা দেখবে মুসলমানদের মধ্যে কি অক্ষ কি ভালোবাসা তাদের মধ্যে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই ধনীরা গরিবদেরকে ভালোবাসে আর গরিবরা ধনীদেরকে সম্মান করে শ্রদ্ধা করে একে অপরকে দান করে তাদের সাহায্যে এগিয়ে আসে বিপদে মুসলমানরা তাদের সাহায্যে এগিয়ে আসে এখানে ইসলামের সৌন্দর্য এবং আমাদের বাতৃত্ববোধ ফুটে উঠে উচ্চ অবস্থায় বলুন এর দ্বারা অমুসলিম যারা গরিব আছে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে যারা আছে তারাও ইসলামের প্রতি আকৃষ্ট হবে এত সুন্দর ধর্ম ইসলাম সত্য ধর্ম ইন্না দিন ইন্দাল ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ইসলাম একটি সুন্দর জীবন ব্যবস্থা বন্ধুরা আমার এই সাতকাই ফিতর আমরা কতটুকু আদায় করতে হবে এই ব্যাপারে লম্বা কথা আমি সংক্ষেপে বলে দিব নবীজি বললেন তোমরা চার বা পাঁচ প্রকারের বস্তু দিয়ে তোমরা ফিতর আদায় করবে যেমন এক নম্বর হলো গম গম এটা হচ্ছে হাদিসের ভাষায় নিষ্পা অর্ধসা এটা আমাদের বাংলাদেশের মাপ হিসাবে হবে পনে দুই শের এখন তো শের আমাদের ইয়াং ছেলেরা বুঝবে না তারা তো শের এখন দেখে না কি বলেন আমরা ছোটোবেলায় ওই যে মরি বিক্রি করতো শের দিয়ে চাল বিক্রি হতো শের এখন তো শের নাই ডিজিটাল বাংলাদেশ এখন আমরা কেজিতে চলে গিয়েছি ঠিক আছে কেজি হিসাবে আমাদের মাপ হবে এক কেজি ছয়শ আপনার পঁয়ত্রিশ গ্রাম এক কেজি ছয়শ পঁয়ত্রিশ গ্রাম হবে পনে দুই সেরের মাপ অনুযায়ী গম বা গমের আটা সে পরিমাণ ইসলামী ফাউন্ডেশন ঠিক করেছেন পঁচাত্তর টাকা এটা হচ্ছে সর্বনিম্ন ফিতরা পঁচাত্তর টাকা করে যারা সাধারণ মানুষ আছে আমরা পঁচাত্তর টাকা করে আমরা জনপ্রতি আপনি মা বাবা আপনার ওয়াইফ আপনার ছেলে মেয়ে বড় ছোট আপনার পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে মাতা গুণে আপনি পঁচাত্তর টাকা করে হিসাব করে যত টাকা আসে সবটুকু টাকা আপনি গরিব মিসকিনকে আপনি দান করে দেবেন এভাবে অর্থাৎ যাদের বরণ পোষণ আপনার উপর ওয়াজিব মা বাবা ছেলে মেয়ে স্ত্রী ওয়াজ সকলের পক্ষ থেকে আপনারা ফিতর আদায় করবেন এটা সর্বনিম্ন আর আর হলো আছে কি খেজুর জব কিশমিশ পনির এই চারোটার দিয়ে যদি যারা আল্লাহ পাক ধন সম্পদ বেশি দান করেছেন সমাজের মধ্যে যারা সম্মানী ধনী আল্লাহ পাক অনেক টাকা পয়সা দিয়েছেন আপনারা এই চাকটা দিয়ে যেটা দিয়ে সর্বোচ্চ দাম সেটা দিয়ে আপনারা ফিতর আদায় করবেন কিসমিস খেজুর পনির এবং জল এগুলো দিয়ে যদি আপনি ফিতরা দেন তাহলে আপনাকে ওই গমের ডাবল দিতে হবে গমের কি ডাবল হাদিসের বাসায় একসা একসার অর্থ হলো তিন কেজি দুইশো সত্তর গ্রাম বলেন তিন কেজি দুইশো সত্তর গ্রাম আপনার আসবে এর টাকা আসবে সর্বোচ্চ দুই হাজার তিনশত দশ টাকা দুই হাজার তিনশো কত দশ টাকা আসবে এটা হচ্ছে সর্বোচ্চ পিতরা ধনীদের আপনারা যারা আল্লাপাক পাক দিয়েছেন আপনারা কোনটা দিবেন বলেন ওই দুই হাজার তিনশো দশ টাকা হিসাব করে আপনার প্রতি ফ্যামিলির আপনার মাথা গুনে আপনি হিসাব করে দিয়ে দিবেন আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে আমি এখানে আমাদের একটা প্রশ্ন আছে সেটা হলো গম এটা দামে কম আবার এটা মাফে কম কারণটা কি কি বলেন একটা প্রশ্ন আসে না গম দামে কম আবার কি মানেও কম এটা আমি দুইটা কারণ আমি গবেষণা করে বের করেছি একটা হলো মহানবী ছিলেন দয়ার সাগর ঠিক কিনা বলব নবীজি হয়তো গরিব উন্মতের দিকে দৃষ্টি নিবন্ধ করে নবীজি আমাদের জন্য যারা গরিব উন্মত আছে তাদের জন্য এই গমের নিষ্পসা অর্ধসা এই গমের ফিতারা ওয়াজিব করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আরেকটা কারণ হলো এই ফিতরাটা ওয়াজিব হয় আরবের পতা হিসাবে তৎকালীন যুগে আরবের গম বাহির থেকে আমদানি হতো আর বাকি যে চারটা আছে খেজুর আপনারা সকলে জানেন আরব হলো কিসের দেশ খেজুরের দেশ সেখানে খেজুর অ্যাভেলেবেল এবং জব পনির কিসমিস এগুলো আরবের মধ্যে অ্যাভেলেবেল এই জন্য এগুলোর তৎকালীন সময়ে দাম কম ছিল এই জন্য এগুলাকে একসা বলেছেন তিন কেজি দুশো সত্তর গ্রাম বলেছেন আর গম যেহেতু বাহির থেকে যেত তখন গমের দাম ছিল বেশি এজন্য গমকে অর্ধসা পনে দুইশের এক কেজি ছয়শত পঁয়ত্রিশ গ্রাম বলেছেন উচ্চ আওয়াজ দিয়ে সুবাহান আল্লাহ এই ব্যাখ্যা থেকে আপনাদের বুঝে নিতে হবে তখন আরবের পতা হিসাবে ইসমসা বলেছেন তৎকালীন গমের দাম বেশি ছিল সেই হিসাবে আমাদের মনে রাখতে হবে আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছেন আমরা আমাদের দেশে যেহেতু খেজুরের দাম বেশি খেজুরের মধ্যে আবার বিভিন্ন প্রকার আছে কেজোর মধ্যে সবচেয়ে দামি কেজোর কি আজোয়া কি আজোয়া কেজোর আপনি আজোয়া কেজোর দিয়ে তিন কেজি দুশো সত্তর গ্রাম হিসাবে আপনি এই সাতকাই ফিতর আদায় করেন আল্লাহ তৌফিক দান করুন সব বলে আমিন আমরা গরিবকে কখন আমরা ঠকাবো না এখন তো যে যুগ চলতেছে কে কাকে ঠকিয়ে বড় হওয়া যায় ঠিক কিনা বলুন যাক আমি সেদিকে যাচ্ছি না একটু আমাদের বাজারে গেলেই বোঝা যায় কিভাবে ব্যবসায়ীরা সাধারণ মানুষকে ঠকাচ্ছে আপনি গোস্ত করে করতে যান দেখাবে একটা দিবে একটা হ্যাঁ নিবেন গোস্তা দেবে হাড্ডি ঠিক কিনা বলুন এভাবে যেভাবে মানুষটা টকানো শুরু হয়েছে আমার অবাক লাগে এই মাহে রমজানে পর্যন্ত অসাধু ব্যবসায়ীরা ওজনে কম দিচ্ছে বেজাল দিচ্ছে কথা জিনিস দিচ্ছে আপনি মাছ কিনতে যাবেন পোঁচা মাছ কোন জায়গায় আছে আপনি তো বুঝবেন না পাঁচটার ভিতরে একটা পোঁচা আপনাকে দিব আমি চিন্তা করতেছি একজন ব্যবসায়ী যদি সারাদিন একসাথে মানুষকে টকালো তার কি তোবার কোনো সুযোগ আছে সেই কয়জন মানুষ থেকে মাপ নেবে কতগুলো মানুষের হক সে কানে নিয়ে ঘুরতেছে তার উপর বিপদ না এসে কার উপর আসবে কতগুলো মানুষের হক সে কয়জনের কাছে মাপ চাইব একজন কষাই যারা বেজাল করে প্রতিদিন শত শত মানুষের সাথে বেজাল করছে তার মাফের কি উপায় আমার কাছে জানা নেই কারণ বান্দার হক কখনো কি হবে না কথা বলেন না মাপ হবে না যতক্ষণ বান্দা তার হককে ক্ষমা না করে আজকে হাত জোর করে কমা ছাই ব্যবসায়ীরা আপনাদের ভুল তুরটে বেশি হয়ে হওয়ার সম্ভাবনা আপনারা দানের ব্যাপারে সতর্ক হন গরিব দুঃখী মানুষকে দান করেন কারণ দান করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় দান করলে কি হয়ে যায় নবীজি বললেন সৎকা করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় আল্লাহ পাক কোনো আজাব দিতে চাইল ওই আজাবটা স্টপ হয়ে যায় দানের কারণে যারা আমাদের মানুষের কাছে লেনদেন বেশি আপনাদের সতর্ক থাকতে হবে জীবনে তো বহু বেজাল করলেন মাপে অনেক কম দিলেন কি করলেন কয়টা গাড়ির মালিক হলেন কয়টা বাড়ির মালিক হলেন কিছুই তো করতে পারলেন না দরকারটা কি ছিল আল্লাহ পাক সকলকে হক ভাবে চলবার তাকবা তৌফিক দান করে সবাই বলে আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম এবার কাকে আপনারা সাতকায় ফিতর দিবেন আচ্ছা যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়নি তারাও কিন্তু সৎকায় ফিতর আদায় করা এটা নফল এবং মুস্তাহাব যাদের নেশার পরিমাণ সম্পদ আছে তাদের উপরে কি ওয়াজিব আর কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই তার উপরও কিন্তু কি দান করা এটা কি বলেন না নফল মুস্তাহাব কারণ দান করার চর্চা করতে হবে দান করা এটা সহজ ব্যাপার না অনেক কঠিন যারা দান করেন তার আনন্দ পায় ঠিক কিনা বলুন যারা মানুষকে খাওয়ায় তার বুকের ভিতরে কলিজাটা তো বড় হয়ে যায় এই আনন্দ স্বাদ সবাই বোঝে না এটা বোঝা অনেক মুশকিল আল্লাহ পাক বুঝবা তৌফিক দান করে সাহাবলে আমিন এই কাদেরকে দিবেন জাকাত আটটি খাত আছে জাকাত দেয়ার ওই আট প্রকারের মানুষকে আপনি সাতকায় ভিতর দিবেন আল্লাহ পাক কোরআনের আয়াতে আট প্রকারের মানুষ সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন ইন্না সাদাকাত আপনারা সাতকা দিবেন জাকাত দিবেন লিল ফকরাইম যারা ভিক্ষা প্রার্থী যারা ভিক্ষা করে মানুষের দাঁড়ে দাঁড়ে ফকির দুই নম্বর হলো অলমাসা কেন অসহায় যাদের কোনো সম্পদ নাই যদিও বা তারা ভিক্ষা করে না মানুষের কাছে চাইতে পারে না লজ্জা পায় আপনি তাদেরকে দিতে পারবেন ওলা মিলি না রেহা যারা সৎকা উত্তোলন করে জাগাতের টাকা নেয়ার জন্য আসে সরকারি বাইতুল মালের পক্ষ থেকেও যারা জাগাতের মাল উসুল করে ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম আপনার প্রতিবেশী কোনো মুসলিম অভাবে আছে তাকে আপনি জাকাতের টাকা দিলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে এমন অমুসলিমকেও আপনি জাকাত দিতে পারবেন ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম ওয়াফির রিকাবি যেই দাস টাকার জন্য আজাদ হতে পারে না ওই দাসকে আপনি টাকা দিয়ে মুক্তি নিতে পারবেন কোনো আপনার মুসলিম ভাই যদি অন্যায়ভাবে জেলখানার মধ্যে বন্দি থাকে আপনি জাকাতের টাকা দিয়ে তাকে মুক্তির ব্যবস্থা করতে পারবেন উচ্চ দিয়ে বলুন সুবাহ আর যারা ঋণে জর্জরিত যারা লোনে জর্জরিত ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি এই সাতকায় ভিতর জাকাত আপনি দিতে পারবেন ওয়ালগা রিমিন ওয়াফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য কালিমাকে বুলন্দ করার জন্য ইসলামী শাসন কায়েমের জন্য যারা জেহাদ করে সংগ্রাম করে আপনি তাদেরকে এই জাকাত এবং সৎকার টাকা দিতে পারবেন কারণ যারা জেহাদের ময়দানে জেহাদ করছে সে তার ইনকাম করতে পারছে না ঠিক কিনা বলুন কারণ ব্যবসা করলে কি জেহাদ হবে হবে না সুতরাং সেই জেহাদ করছে তার ফ্যামিলিতে অভাব চলছে আপনি তার ফ্যামিলিতে এই জাকাত এবং সৎকার সম্পদ আপনি দিতে পারবেন অভিনী সাবিলি এবং মুসাফির প্রতি যে নিজের পাতেই শেষ করে সর্বশান্ত হয়ে গেছেন তার কাছে কোনো টাকা পয়সা নেই আপনি জাকাতের টাকা দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করার জন্য এই জাকাত এবং ফিতারার টাকা দেওয়া যাবে উচ্চাবাস দিয়ে বলুন সুবাহ যাই হোক এই পর্যন্ত সৎকাই পিতর ঈদের ঈদগাহে যাওয়ার আগে আগে আপনারা এটা পরিশোধ করবেন এবং এর আগে যদি দিতে পারেন আরও ভালো কারণ আপনি টাকাটা যদি দিয়ে দেন এই টাকা দিয়ে গরিবরা তাদের কাপড় শ্যামাই চিনি এগুলো তারা সুন্দরভাবে ক্রয় করতে পারবে এরপরে বলছিলাম এই ফিতরার টাকা আমাদের সমাজে বিভিন্ন মতামত বেড়ে গেছে এত মতামত এত একতলাপ এগুলো আমরা বলি না কারণ এগুলো বলতেও আমাদের বিরক্ত লাগে কেউ বলে যে টাকা দিলে হবে না নবীজি যা দিয়ে বলছেন তাই দিতে হবে এখানে গরিব মানুষের চাহিদা চাইতে হবে এখন গরিব মানুষ কি টাকার প্রতি মানুষের ঝুঁক বেশি নাকি আপনার কেজুর পনির কিশমিশ এগুলোর প্রতি তাদের আবশ্যক বেশি কোনটা দিলে তাদের প্রয়োজন বেশি মিলবে আপনাদের দিতেও সুবিধা হবে ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওলা ইউরিদ বিকুমুল ওসরা আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ পাক আপনাদের সহজটা এই জন্য ফুকাহায় কারাম ইসলামী ফাউন্ডেশন থেকে নির্দেশ দিয়েছে আপনি টাকাটা নগদ টাকাটা দিলে আপনার জন্য দিতে সহজ এবং যারা গরিব আছে তারা ওই টাকা দিয়ে যেটা মনে চায় তারা সেটা কি করতে পারবে বলেন না ক্রয় করতে পারবে নিজের ইচ্ছে মতো খরচ করতে পারবে এটা তাদের সুবিধার জন্য ইসলামী ফাউন্ডেশন টাকাও নির্ধারণ করে দিয়েছেন আমরা সরকারি আইনকে শ্রদ্ধা করি বাইতুল মকরম জাতীয় মসজিদের সম্মানিত ফতিব মুফতি রুহুল আমিন সাহেব বারাকাল্লা হায়াতি উনি সহ সকলকে মিটিং করে সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আর যারা বস্তু দিয়ে দিতে চান আমরা তাদেরকে কোনো প্রকারের খাটো করছি না আপনাদের মত মতে আপনারা দেন কোনো সমস্যা নাই তাও কিন্তু আদায় হয়ে যাবে কথা বোঝেন নাই আমি কিন্তু তাদেরও কিন্তু কি করতেছি না বিরোধিতা করতেছি না আপনারা চাইলে বস্তু দিয়ে দেন আর টাকা দিয়ে দেন কিন্তু এটা আদায় হয়ে যাবে আল্লাহ পাক কবুল করুন সব বলে আমিন আমাদের হাতে আরেকটা কর্মসূচি বলেছিলাম ঈদের রাতের যে রাত জেগে আবাদতের ফজিলত হাদিসের ভিতরে এসেছে মান আহিয়া লাইলাতাল ঈদাইন দুই ঈদের রাতে জাগ্রত থেকে যারা এবাদত করবে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের একটা কঠিন সময় আসবে যেই সময়ে এমন দুর্বিষহ অবস্থা হবে সকল মানুষ মারা যাবে তার বেহুশ হয়ে যাবে কিন্তু যারা ঈদের রাতে এবাদত করেছে রাত জেগে আল্লাহ পাক তাদেরকে আপন অবস্থায় এই সজ্ঞানে আল্লাহ তাদেরকে জীবিত রাখবেন উচ্চা অবস্থায় বলুন সোহান আল্লাহ এই ঈদের রাতের ফজিলত এই জন্য তারা কিন্তু ওই এই আপনার চাঁদ দেখা গেলে বের হয় না একেবারে ঈদের দিন ফজরে মসজিদ ত্যাগ করে আছে এরকম আল্লাহর বন্দারা আর আলহামদুলিল্লাহ এই রমজানে অসংখ্য মোতাকিব এতাকাব অবস্থায় দুনিয়ার তাকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের ছেলে আমাদের আবাদত কবুল করে সবাই বলে আমি আমার এক উস্তাদ তাহাজুদে সিজদাতে উনি ইন্তেকাল করেছেন তাহাজুদে এই রমজানে কত সুন্দর মৃত্যু তারা পেয়েছেন তারপর আমাদের পাশের একজন মেয়ে সেই কলিমা পড়তে পড়তে এই জুমার রাতে রমজানে এতেকাল করেছেন সর্বশেষ সেটি হল ঈদের নামাজ সেটি হলো কি ঈদের নামাজ ঈদের নামাজের যেই ওয়াজিব নামাজ দুরাকাত ঈদগাহে এসে সব সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ধনী গরিব সকলে একসাথে ঈদের নামাজ আদায় করা হাদিসের মধ্যে আছে যারা ঈদের নামাজ ঈদগাহে এসে আদায় করবে আল্লাহ পাক তাদেরকে বলবেন যাও ঈদগাহ থেকে খুশি মনে ফিরে যাও আমি তোমাদেরকে বেগুনা মাসুমের মতো করে দিয়েছি আমাদের সর্বশেষ পুরস্কার হবে ঈদের দিন সাইমি ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় একটা হলো ফারহা ইন্দাল ফিতর যখন এই ফিতরের নামাজ আদায় হয় তখন আমাদের ঈদের আনন্দ আর আর একটা হলো যখন আমরা এই রমজানের আল্লাহ স্বয়ং আমাদেরকে এই রমজানের রোজা রাখার পুরস্কার করবেন সেই দিন মুমিনের সবচেয়ে বড় আনন্দ চাওয়াজ দিয়ে বলুন হাদিসে করছি হাদিসে করছি আল্লাহ বললেন যে এই আসৌমলি ও আনা আজিজি বিহি রোজা আমার আমি রোজার বদলা আমি আল্লাহ নিজ হাতে গিফট আমার বান্দাদেরকে আমি দিব চাওয়াজ সারা রমজান কষ্ট করেছেন এই গরমের ভিতর যতই আমাদের কষ্ট ততই আমাদের নেকির পাল্লাবারে হচ্ছে চাওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ